কিন্তু সেই বোকা বাক্স এখন আর বোকা বাক্স নেই টেলিভিশনই এখন মানুষের বিনোদনের সবথেকে স্ট্রং মিডিয়া বলা যেতে পারে আপনাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক একটা টেলিভিশন কিন্তু অবশ্যই থাকবে কারণ টেলিভিশনই এখন অনেক অনেক মানুষের বাঁচার রসদ আনন্দের চাবিকাঠি বলতে পারেন এবং এই মন ভালো রাখার জন্য যাঁদের অবদান সব থেকে বেশি তাঁদেরই আজ সম্মান জানানোর পালা আমরা সম্মান জানাবো সেই সব শিল্পী এবং কলাকুশলীদের যারা দু হাজার কুড়ি এবং একুশের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে অক্লান্ত পরিশ্রম করে টেলিভিশনের মাধ্যমে বিনোদন পৌঁছে দিয়েছেন আমাদের সকলের ঘরে ঘরে প্রথমেই আমরা দিদি প্রদীপ জ্বালিয়ে এই শুভ অনুষ্ঠান শুরু করব তার জন্য মঞ্চে অনেকেই উপস্থিত আছেন তার সঙ্গে আরও কিছু ব্যক্তিত্বকে আমরা মঞ্চে আহ্বান জানাবো সাহেব বলো এবার দিদিকে সংবর্ধনা দিতে মঞ্চে আছেন আচ্ছা আগে প্রদীপ জ্বালনটা হয়ে যাক একটু জোরে হাততালি আশা করছি সকলের থেকে একটু উষ্ণতার সঙ্গে করতালি পেলে আমরা সকলে সমৃদ্ধ হব ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রথমে দিদিকে সংবর্ধনা দিতে মঞ্চে উপস্থিত শ্রী অরূপ বিশ্বাস মহাশয় honourable minister power and sports and youth department and chairman West Bengal tele academy এবং Shri Raj Chakraborty honourable MLA and vice chairman West Bengal tele academy Sri Indranil Chen, Honorable Minister of State, Information and Culture Affairs Department and Tourism Department, and Sri Shantanu Boshu, IAS Secretary, Information and Cultural Affairs Department. এরপর Shri Saibal Banerjee president Kolkata television producers welfare association এবং Shri Sushanta Das member Kolkata television producers welfare association আরও আছেন শ্রী শান্তিলাল মুখোপাধ্যায় শান্তি দাদা মঞ্চে ওনাকে দেখছি না জেনারেল সেক্রেটারি আর্টিস্ট ফোরাম এবং Shri Sohan Bandyopadhyay assistant treasurer and executive council member artist forum এবং মঞ্চে আহ্বান জানাবো Shri Swarup Biswas president federation and cine technicians and workers of eastern India এবং Shri Sujit Hazra joint secretary federation of cine technicians and workers of eastern India এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন আমাদের মাননীয় যারা আছেন তারা প্রত্যেকে আমাদের পরম প্রিয় আমাদের দিদিকে সংবর্ধনা জানাচ্ছেন একটু জোরে করতালি দিয়ে যদি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ করতালি একটু চলতে থাকুক যতক্ষণ সংবর্ধনা পালা চলছে অনেক মানুষ এখানে আছেন একটু জোরে হাততালি দিলে যারা পারফর্ম করবে তাদের খুব ভালো লাগবে একটু আওয়াজ টাওয়াজ শুনি আর্টিস্টরা কি আসেনি আরেকবার একটু উষ্ণতার সাথে করতালি আপনাদের কাছ থেকে আশা করব আমরা সংবর্ধনা পালা এখনও চলছে এখনও শেষ হয়নি আপনাদের সহজ সকলের সহযোগিতা এবং ভালোবাসা কাম্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ হ্যাঁ এবার সবার জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ পশ্চিমবঙ্গের সিনেমা ও টেলিভিশন শিল্পের সৃজনশীলতাকে উৎসাহ দিতে আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সিনেমা ও টেলিভিশন শিল্পের সাথে যুক্ত সকল ক্ষেত্রে বহুবিধ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যার অন্যতম হল দু সালে গঠিত Paschimbanga tele academy Tollygunge studio পাড়া থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বারুইপুরের টংতলায় দশ একর জমির উপর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির নির্মাণে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে পূর্ব ভারতে এই প্রথম সম্পূর্ণ সরকারি উদ্যোগে টেলিভিশন ও সিনেমা শুটিংয়ের সেরা ঠিকানা রূপে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা শুভ উদ্বোধনের মাধ্যমে আত্মপ্রকাশ করছে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি কমপ্লেক্স একই সঙ্গে বারুইপুরের টেলি একাডেমি কমপ্লেক্সে এই মুহূর্তে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি মহাতরমা শামীমা শেখ জেলা শাসক ডক্টর পি উলগানাথন সহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ সেই সঙ্গে উপস্থিত আছেন টেলিভিশন শিল্পের বিশিষ্ট সম্মানীয় কলাকুশলী শ্রীমতী দোলন রায় এবং শ্রীযুক্ত শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই টেলি একাডেমি কমপ্লেক্সের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করার জন্য আমাদের আন্তরিক অনুরোধ জানাচ্ছি একটু জোরে করতালি হয়ে যাক একটা অভিনব একটা প্রকল্প একটা প্রচেষ্টা আমাদের মাননীয়া দিদির একটু জোরে করতালি আমরা সকলের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি অনেক অনেক ধন্যবাদ এবারে চলুন দেখে নিই এবার একটু দেখে নিই এই টেলি একাডেমি যে এই টেলি একাডেমির কিছু ঝলক আমরা দেখে হ্যাঁ এই যে ইনস্টিটিউট এটা একটা ঝলক তৈরি করেছেন খুব যত্ন করে সেইটা আমরা একটু দেখে নেবো পশ্চিমবঙ্গের সিনেমা ও টেলিভিশন শিল্পের সৃজনশীলতাকে উৎসাহ দিতে এবং এই দুই মাধ্যমের বিবিধ বিষয়ের শিক্ষার প্রসারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনে দু সালে গঠিত হয় পশ্চিমবঙ্গ টেলি একাডেমি টেলিভিশনের পর্দায় ফিল্মের পর্দায় এবং সঙ্গীত জগতে বিশেষ করে যারা সর্বদা কাজ করেন আমাদের আনন্দ দান করেন এবং বাংলার সংস্কৃতির আপনারা গর্ব আপনাদের সকলের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইল আপনাদের কত কি গুণমুগ্ধ লোক আছে আমি জানি না আমি কিন্তু একজন বড় গুণমুগ্ধ লোক টালিগঞ্জ স্টুডিও পাড়া থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বারুইপুরের টংতলায় দশ একর জমির ওপর সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ টেলি একাডেমির সভাপতি শ্রী অরূপ বিশ্বাস সহসভাপতি শ্রী রাজ চক্রবর্তী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের তত্ত্বাবধানে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির নির্মাণে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এই রাজ্যেই শুধু নয় পূর্ব ভারতে এই প্রথম সম্পূর্ণ সরকারি উদ্যোগে টেলিভিশন ও সিনেমা শুটিং এর সেরা ঠিকানা রূপে আজ মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা শুভ উদ্বোধনের মাধ্যমে আত্মপ্রকাশ করছে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি কমপ্লেক্স আগামী দিনে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার জন্য আধুনিক ও উন্নততর প্রযুক্তির ব্যবস্থা এবং এই দুই মাধ্যমের বিভিন্ন শাখায় নতুনদের আরও সক্ষম করে তোলার স্বপ্ন নিয়ে তৈরি হল এই টেলি একাডেমি ক্যাম্পাস এখানে থাকছে পঞ্চাশ হাজার বর্গফুটের একাডেমিক ব্লক সেই সাথে থাকছে চল্লিশ হাজার বর্গফুটের চারতলা হস্টেলের সুবন্দোবস্ত সিনেমা ও টেলিভিশন সংক্রান্ত কারিগরি শিক্ষা লাভের এই অভিনব ব্যবস্থার ফলে উপকৃত হবে বহু ছাত্রছাত্রী টেলিভিশন ও সিনেমা জগতের সাথে যুক্ত কুশলীদের কাজে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আয়োজিত হবে কর্মশালা শুধু তাই নয় শুটিং এর সুবিধার্থে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে চারটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও যার প্রতিটির মাপ সাত হাজার দুশো বর্গফুট যেখানে করা যাবে ফিকশন আর নন ফিকশন দু ধরনেরই শুটিং আছে পিসিআর রুমের ব্যবস্থা এছাড়া থাকছে পাঁচ হাজার বর্গফুটের কার্পেন্ট্রি এলাকা থাকছে পাঁচ হাজার বর্গফুটের স্টোরেজ ব্লক প্রয়োজনে সেট নির্মাণের জন্য থাকছে পর্যাপ্ত খালি জায়গা আছে পার্কিং এর ব্যবস্থা একাডেমির সমগ্র কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে পৃথক প্রশাসনিক ভবন থাকছে কনফারেন্স রুম ক্যান্টিন আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের নান্দনিক বোধ এবং সৃজনশীলতার উন্মেষে সমগ্র দেশে শ্রেষ্ঠত্বের বিচারে এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ টেলি একাডেমি সেই স্বাক্ষরই বহন করে টেলিভিশন শিল্পের জন্য এই অনবদ্য ও অভিনব সরকারি উদ্যোগ ভারতবর্ষে এই প্রথম শুটিং এর সেরা ঠিকানা পশ্চিমবঙ্গ টেলি একাডেমি আপনাকে জানায় সুস্বাগতম টেলি একাডেমির শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমি দিদিকে অনুরোধ করব একটু কিছু বলার জন্য দিদি আপনি যদি একটু কিছু বলেন একটু দুটো শব্দ যদি আপনার থেকে হ্যাঁ অনেক ধন্যবাদ ইন্দ্রাণী এবং আমাদের সাহেবকে অরূপ ইন্দ্রনীল শান্তনু মিত্রায়ন চ্যাটার্জি সহ আমার সমস্ত টেলি একাডেমির ভাই এবং বোনেরা আমার সামনে উপস্থিত স্মরণীয় বরণীয় গ্রহণীয় এবং যারা সৃষ্টির স্রষ্টা দৃষ্টির দ্রষ্টা যারা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমাদের সকলকে আনন্দ দান করেন এমনকি কথা বলতে লজ্জা নেই কোভিডের সময় মানুষ যখন একেবারে ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন তখন তাদের বন্ধু এবং সাথী বলতে গেলে কিন্তু এই টেলিভিশনগুলোই ছিল এবং বিশেষ করে নাটক সিরিয়াল সংস্কৃতি সিনেমা আর আজকে তো টেলিভিশন চ্যানেল যেগুলো স্পেশালি টেলি সিরিয়াল করেন তাদের তো কোনো তুলনাই হয় না অনেকে আছেন বাড়িতে একা থাকেন বা বাড়িতে যা কাজই থাকুক না কেন রান্নাটা সময় মতো করে নেন যাতে টেলিভিশন চ্যানেলের জলসাগুলো দেখা যায় আমি নিজেও দেখি কিন্তু আমি নিজেও রাতের দিকে যখন যতটা সময় পাই তখন ততটা দেখি এবং আপনাদের জন্য আমরা গৌরব অনুভব করি বারুইপুরে যেটা আপনারা দেখলেন এটা হয়ে গেছে এবং এটা একটা বড় জায়গা বড় প্রাপ্য আপনাদের এটা একশো বত্রিশ পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এটা তৈরি করা হয়েছে জমিটাও আমাদের দশ একর জমির ওপরে বাড়ি জাস্ট গড়িয়া থেকে আবার একটা ফ্লাইওভার করে দেওয়া হয়েছে গড়িয়া থেকে কামালগাজী মাত্র দশ মিনিট এই গড়িয়া থেকে সরি কামালগাজী থেকে বারুইপুর পদ্মপুকুর এখন মাত্র দশ মিনিট সুতরাং বারুইপুর কিন্তু খুব দূরে নয় এটা ফ্লাইওভার করে দিয়ে একেবারে ঘরের সামনে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে যে টেলি একাডেমির নিজস্ব ইনস্টিটিউট নিজস্ব ফিল্ম তৈরি করার জায়গা সিরিয়ালের জায়গা স্টুডিও সব কিছু থাকছে থাকতে এর আগেও আমরা টলি স্টুডিওতে করেছিলাম এখনও এটা যেটা করা হলো এটা আগামী দিনের প্রত্যেকের একটা গন্তব্যস্থল হবে বলে আমি মনে করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে হোলি আছে সকলকে আগে থেকেই বসন্ত উৎসবের শুভকামনা জানিয়ে যাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমি মনে করি এই ইন্ডাস্ট্রিটা আজকের দিনে কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রি অর্থনীতি অনেকটা অর্থনীতি নির্ভর করে ইন্ডাস্ট্রিটার ওপরে মনে রাখবেন আপনারা টিআরপি রেট অনেকে দেখেন কেউ কেউ টিআরপি রেট দেখেন কিন্তু একবারও কি ভাবেন মানুষের যে রেটটা হচ্ছে সবচেয়ে বড় টিআরপি এবং মানুষেরা দেখার জন্য বসে থাকে এবং যদি টেলিভিশনটা কোনো কারণে কোনো দিন বন্ধ হয়ে যায় মনে হয় এতটা রাগ হয় প্রত্যেকের যা কল্পনা করা যায় না আর যারা সিরিয়াল করেন যারা প্রোডাকশানে আছেন যারা ডিরেকশনে আছেন সমস্ত টেকনিশিয়ান থেকে শুরু করে তাদের তুলনা চলে না আর আজকালকার ছেলেমেয়েরা ভীষণ ট্যালেন্টেড খুবই ট্যালেন্টেড এবং তাদের কাজ দেখে অনেক কিছু জানা যায় এর উপরে অনেক বেশি অর্থনীতি নির্ভর করে ভালো থাকুন সুন্দর থাকুন বাইরে তো শুটিং করতে নিশ্চয়ই যাবেন কিন্তু এখন বাংলায় অনেকগুলো জায়গা হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে ধনধান্য স্টেডিয়াম যেটা সায়েন্স সিটির পাল্টা আমি একটা করেছিলাম ওটাও প্রায় তিন হাজার অ্যাকোমোডেশনের একটা বড় স্টেডিয়াম খুব শীঘ্রই ওটা আমি শঙ্খ করেছি জাস্ট মানে আর্কিটেকচারটা তো ওটা প্রায় এক মাসের আর এক দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মিলনমালার কাছে একটা বড় বিশ্ববঙ্গ মিলনমালা হয়ে যাবে ওটা একটা যত এক্সিবিশন থেকে শুরু করে শুটিং থেকে শুরু করে শুটিংয়ের ফ্লোর থেকে শুরু করে ওটাকেও আপনারা ইউজ করতে পারেন ওটাও মার্চ মাসের মধ্যে last week of March complete হয়ে যাবে ইকো ট্যুরিজম পার্ক থেকে শুরু করে এখন অনেক জায়গা হয়েছে যেখানে আপনারা অনেক শুটিং করতে পারেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সর্বতভাবে আপনাদের সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত কারণ আপনারা আমাদের গর্ব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যদি কখনো প্রয়োজন পড়ে নিশ্চয়ই বলবেন নিজেদের ঘরের একজন হিসেবে বলবেন এবং সর্বদা আমরা আপনাদের পাশে আছি আপনারা শান্তিতে থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ দিদি আপনার এই আশীর্বাদটুকু আমাদের ইন্ডাস্ট্রির সকলের মাথার উপর থাকলে আমাদের আর